ট্রাইগ্লিসারাইডও কমায় সর্দি কাশি থেকে উপশম করে তেজপাতা হজম শক্তি বাড়ায় অতিরিক্ত টক্সিন বের করে দেয় শরীর থেকে হার্ট ভালো রাখে গলা খুসখুস ও কাশিতে উপশম দেয় গোলমরিচ সাধারণত জ্বর সর্দি পেট ফাঁপায় কার্যকরী আদা গ্যাস অম্বল পেট ফাঁপার মতো সমস্যা প্রতিরোধ করে গলা খুশকুর সর্দি কাশিতে উপশম করে লবঙ্গ সর্দি জ্বর কাশি সাইনাস ইত্যাদির হাত থেকে বাঁচায় আমি এখানে আড়াইশো এমএলের মতো জল দিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি গোলমরিচ লবঙ্গ এবং আদাটা আমি পরিষ্কার করে নিয়ে তারপর কুচিয়ে দিচ্ছি আদাটা একটু বড় বড় করে আমি কুচিয়েছি আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন তেজপাতা কিন্তু অবশ্যই দেওয়ার সময় একটু ধুয়ে দেবেন তবে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না তাহলে তেজপাতার গুণাগুণ নষ্ট হয়ে যাবে মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল ভিটামিন ও এনজাইম যা অসুখ বিসুখ থেকে রক্ষা করে মধু খেলে ঠান্ডা কফ কাশি কমে যায় যতটা জল দিয়েছিলাম তার অর্ধেকেরও বেশি ফুটিয়ে কমিয়ে নিতে হবে পানীয়টা আমি এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মধু তবে খেয়াল রাখবেন মধু দেওয়ার সময় পানীয় যেন খুব গরম না থাকে হালকা কুসুম কুসুম গরম অবস্থায় দেওয়া যাবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এক সপ্তাহ খেয়ে দেখুন যত পুরনো সর্দি কাশি হোক না কেন নিমেষে কমে যাবে দু থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্যে ছোট কাপের হাফ কাপ দেবেন পাঁচ থেকে দশ বছরের বাচ্চারা ছোট কাপের এক কাপ অথবা আমি যেমন বড় কাপ নিয়েছি তার হাফ কাপও খেতে পারে আর পূর্ণবয়স্ক ব্যক্তিদের তো বলার অপেক্ষাই রাখে না তারা পুরোটাই খেতে পারে সকালে বা সন্ধ্যায় চায়ের লিকারের মতো খালি পেটে খেয়ে দেখবেন